হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন this is me Nirjon Akter Mim from থেসল বাংলাদেশ আজকে আমরা শিখব it's good to see you again এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কোন কোন সিচুয়েশনে কতভাবে বলতে পারি it's good to see you again এটার মানে কি তোমাকে আবার দেখে ভালো লাগলো বা এখন যদি একজনের জায়গায় অনেকজন থাকে বা স্পেসিফিকলি আপনি কোনো দুজনের কথা বলতে চান দুজনকে বলতে চান সো ওই যে সিচুয়েশনগুলো অনেক মানুষ একজন মানুষ দুইজন মানুষের ক্ষেত্রে আমরা কিভাবে it's good to see you এগেইনকে বলতে পারবো সেটা আজকে আমরা শিখব well so it's good to see them again it's good to see them again তাদেরকে আবার দেখে ভালো লাগলো it's good to see all of you again তাদের সবাইকে আবার দেখে ভালো লাগলো so it's good to see every one again আপনি এভরি ওয়ান বলতে পারেন অল অফ ইউ বলতে পারেন যেটাতে আপনার সুবিধা ওয়াও তাদের সবাইকে দেখে ভালো লাগলো ইটস গুড টু সি আমি একটা নাম দিয়ে দিলাম জন Okay so it's good to see John and her it's good to see John and her again তো জন এবং তার সাথে আমার আবার দেখা করে ভালো লাগলো well so it's good to see Mary and him again. Wow এখানে তাদের তাদের সবাইকে ম্যারি এবং তাকে হিম এখানে them all of you everyone তাদের তাদের সবার সাথে আবার দেখা করে ভালো লাগলো ঠিক এইভাবে আপনি কিন্তু জাস্ট আপনার সিচুয়েশনকে নির্ভর করে আপনি কিন্তু সেন্টেন্সটা একটু চেঞ্জ করে বুঝাতে পারেন যে তাদের সাথে দেখা করে ভালো লাগলো সো অনেক সময় হয় আমরা it's good to see you again শুধুমাত্র একজন না থেকেও কিন্তু আমরা অনেকের সাথে দেখা করি সো বিভিন্ন সিচুয়েশনে আমরা এই জাস্ট এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে আমরা কিন্তু বলতে পারি যে it's good to see them again it's good to see everyone again it's good to see all of you again well so that's all for today thank you so much for watching this video দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম Thank you.